ফকুনির বাচ্চারা আমার জোতা ছিঁড়ছে কাটা একেবারে শান্ত সোনার ছেলের মতন দেখি মাথা নিচু করে আছো কিচ্ছু বুঝো না দুধু খাও আপনার জোতা পাহারাদার লাগে কোলকটা ওইটা বসে আসিলাম তখন কেটাই জানি আপনার জুতা সিরা চলে গেছে ভালো করে দেখি নাই ওখানে যা কি করছালা গুলি করছিলাম বস গুলি করছিলাম গুলি করছো না ছিড়ছ oh, গুলি করলে তো মার্ডারের খবর পাইতাম পাঁচটা মার্ডার করতি সালার বেটা সালা গুলি করতে পারো না আতে কাক নাই বস আপনার জুতা বাঁচানোর লাগা রীতিমতো যুদ্ধ করছি অনেকগুলা গুলিও করছি কিন্তু একটা গুলিও লাগাইতে পারি নাই এই কুত্তার বাচ্চারা যে কয়টা পাঠাইছি ওই কয়টাই তো ফিরত আইলি দুইটা কমাইতি দুইটা মরে গেছি তাইলে সে না বুঝতাম যুদ্ধ করছ এক বুঝতো না আজকের থেকে কয় সালারে যেন এই সীমানার মধ্যে না দেহি আমার নাম নিয়ে যদি কোন জায়গায় চান্দাবাজি করস আর টাকা নিচস তাইলে কিন্তু একদম হোগার মতো সিলমাইরা দিমু বাচ্চারা oh, আরে ডিপজল কাকু সকাল সকালে তো চেতা সিটি করবা লাগছো গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি এখান থেকে যা ওরে বাপুরে এ বসের জুতা ভি তেনাতে নয় গেছে যা এখান থেকে বাইরে আরে কাকু তোমার জুতার যে দেড়টা বাজাইছে তার খবর নিবা না নাকি এটার জন্য আমার লোক আছে যা ও oh, নো কাকুর জুতার যে কেঠাই ছিছি ওইটা তুমি আমি দেখছি আচ্ছা চৌকা না কইলে জায়গা দিলি এই দাঁড়া এদিকে আয়। বুঝছি তোর সাথে একটা মিল মিলমিশ না করলে আমার হবে না হাই গন্ডগোল মিটিয়ে ফেলায় বুকে বুক মিলায় oh, আরে কাকু রাখো তোমার লগে যে কুলাকুলি করমু তোমারে কি ফের পামু কি করি এখন ভাই ভাই ভাই তাইলে আপনারা হ্যান্ডশেক করেন হ্যান্ডশেক ভালো বুদ্ধি দিচ্ছ এত বুদ্ধি লয়ে ঘুমাও কেমনি ঘুমাই না তো শেষে সারা রাত ধরে না নাহিদ ব্রোর ভিডিও দেখি হ্যাঁ? ওরে বাপুরে খালি কি সাসা বাতি যারে হ্যান্ডশেক করবা আমার লগে একটু হ্যান্ডশেক করো তোরে বিশ্বাস করে কোন হালায় তুই তো আমার একবার নকল মাল ধরাই দিছ আমার টাকা বাইর কর টাকা বাইর কর বাপুরি আর ডর দেখায়ও না এই যে নেও সাজা ওজা কতম এলাকা কেটা করছে এই কামটা ও নো বাপুরি কোন কামটা আমার জোতা ছিড়ছে ক্যাটা বারমুডা ম্যাপের লড়াকু সৈনিক যারা দেখা বাগে গুরুতে এক হোটেলে বিরিয়ানি খায় নাম তার ডিজে অলোক বুঝছি বাসুরে খেপায় দিল আমার জোলার মলমের ডিব্বাটা বাইক কর পরে মলম লাগাই তৈব ওরে বাপুরে এ মলম পরে লাগাইও আগে জুতাটা ঠিক করার ব্যবস্থা করো আমারে যাইতে দে আমি হালার জানাজা পড়াহি জানাজা পড়াইবার যাবে ঠিক আছে মাগার গোসল করছো তো ও oh, নো আবে কস কি মস্কারি করার আর সময় পাইলি না এই খালি ডিব্বা দিগায় কাকু আমি খালি ডিব্বা না আমার নাম তুতু তুতু ওই একই কথা কত আমি কবে শেষ গোসল করছি জানি না কাকু আপনি কোন প্রায় দুই মাস নাউজুবিল্লাহ রে বাপুরে কবিতা লিখতে যাই আমি পাই না খুঁজা ছন্দ শীতের দিনে গোসল না করিয়া সিন্দিয়া ঠাকুর গন্ধ এই কবি কি কাজ তুই একটা কবিতা কইলাম আমার বিরুদ্ধে গেল না তো আরে কাকু এত পেশাল না পাইরে চলো যাই জুতা সিরার প্রতিশোধটা নিয়ে আসি চল 2,000 years later. ওই ফকুনির বাচ্চারা আমার জুতা ছিঁড়ছে কেটা পরে আমি দেখবার ওই তোর জুতা আমি ছিঁড়ছি কি করবি তুই তোর মরণের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দিমু oh, ওই তোকে তো সাহস কম না আমারে মলম লাগাইতেছস আমার টিমমেটরা যদি জানে তোকে কিন্তু খবর হয়ে যাবে ওকে দিলাম সর্বনাশ তোর জবান দেখে অনেক বড় হয়ে গেছে আমারে হুমকি দেয় টাইগার মালটা দে দশ সালারে আমার সাথে বেমানি করে একটা মশা পার হইবার পারে না আর তুই হইলো মানুষ আজকে তোর রক্ত জড়াইয়া আমার থানায় পাঠানের জ্বালাটা মিটামু দেখ ডান্ডি ফাটাস কারে কর যা সালারপুর পরে ট্রান্সফার করে দিলাম আব্বে হালাই করছেটা কি ডিজে একটা সুজা লবিতে পাঠিয়ে দিচ্ছে oh, এখন তো টিমে ত্রাইছে আমাকে চান্দি সুজা গুলি করে খুলি উড়িয়ে দিব কাম সারছে